আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন যাতায়াত ব্যবস্থায় নতুন যুগের সূচনার অপেক্ষায় এখন পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজারে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন নান্দনিক ডিজাইন আর নির্মাণশীলের পাশাপাশি এর বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা স্টেশন হতে যাচ্ছে পর্যটকদের বিনোদনের নতুন গন্তব্য এতে থাকছে ট্রেনে ওঠানামা সহ আরো সতেরোটি বাণিজ্যিক কার্যক্রম প্রথম দর্শনে যেন সামুদ্রিক একটা আবহ পাওয়া যায় গোটা স্টেশনে দেয়া হয়েছে বহুমাত্রিক রূপ চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেল যাবে এখন শুধু তার অপেক্ষায় দেশবাসী এই আইকনিক স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান এর আধুনিক নির্মাণশৈলীর কারণে কক্সবাজার রেল স্টেশনকে বলা হচ্ছে গ্রিন স্টেশন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে স্টেশন নির্মাণের অগ্রগতি পঁচাশি ভাগ প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান চলতি বছরের অক্টোবর নভেম্বরে এই পর্যটন নগরে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রথম ধাপে দু থেকে চকুরিয়া পঞ্চাশ কিলোমিটার ও পরের ধাপে চকুরিয়া থেকে কক্সবাজার পঞ্চাশ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি নব্বই ভাগের বেশি সৌদি আরবে উমরা পালন করতে খামিশ থেকে পবিত্র মক্কানগরে যাওয়ার পথে হজযাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত চব্বিশ জনের মাঝে দুইজন হজযাত্রী হলেন কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আহমদুল্লার পুত্র মোহাম্মদ আসিফ ও বড়ডেল রাস্তার মাথা এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ শাফায়েত আজ দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন নিহত আসিফ ও শেফায়েতের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দেন এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় আসিফের পিতা আহমদুল্লার হাতে সরকারিভাবে পঁচিশ হাজার টাকা সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন টেকনাফ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় মাদক মানব পাচার ও অপহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয় এছাড়া অবৈধ অনুপ্রবেশ চোরাচালান ও মাদক প্রতিরোধ রোধে সীমান্ত পাহারা জোরদার করার জন্য বিজিবি ও কোস্টগার্ডকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় উখিয়ায় বন বিভাগ ও বিজিবি যৌথ অভিযানের অবৈধ গাছ বুঝাই ডাম্পার গাড়ি জব্দ করেছে গতকাল রাতে হলদিয়া পালং ইউনিয়নের মরিচা পাতাবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান চোরা কারবারের সিন্ডিকেট রাতের আধারে ডাম্পার যুগে সামাজিক বনায়নের গাছ কর্তন করে পাচার করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় গাছ ডাম্পার বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরিপাড়া এলাকায় সরকারের সংরক্ষিত পাহাড় অবৈধভাবে কর্তন করতে গিয়ে মাটি চাপা পড়ে তিনজন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে আজ এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে নিহতরা হলেন এক নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন ও তিন নম্বর ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর একজনের নাম এখনও জানা যায়নি উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এমদাদুল হক জানান খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন এ সময় পুলিশের সদস্য ও সিপিপি কর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন উখি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সুজীব ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান মাটি চাপা পড়ে নিহত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে 阿婆。 আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টা ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার ছটা ন মিনিটে এবং সেহিরের শেষ সময় চারটা উনত্রিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাখানি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা এক মিনিটে চলবে বিকেল তিনটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল তিনটা সাঁত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা তেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা তেরো মিনিটে চলবে রাত তিনটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত তিনটা ছাপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা তেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে